টিএস এর প্রতি সবচেয়ে বেশি আসক্ত যারা তারা হচ্ছে মেয়ে আর আমার তো বিটিএস দেখলে পুরুষ কোনো অ্যাঙ্গেলেই লাগে না ঠিক না আর আমি একটা কথা ইনশিওর করছি আপনাদেরকে যারা বিটিএস ভক্ত তারাও আমাদের কলিজার টুকরা ভাই এবং বোন ঠিক কিনা we love them we love them so much ভালোবাসি আমরা কিন্তু আমাদের কথা হচ্ছে প্রিয় ভাই आप हराम करोगे और मैं चुप रहूंगा ये तो नहीं हो सकता আমাকে বলতেই হবে তুমি রাগ করলে করো না করলে না করো কিন্তু হারাম যেটা এক ফোঁটা রক্ত যতদিন আছে হারামকে আমি হারাম বলেই মৃত্যুবরণ করব। কিছু কিছু মেয়েরা যখন আমরা বলি বিটিএস ভালো না বলে, হুজুর কোনো কাজ কাম নাই খালি ফতুয়া মারে আমি বলি এই বোন তুমি কি বোঝো না যে বিটিএস বিধর্মীদের কালচার মুসলমান ঘরের সন্তান বিটিএসদের ভক্ত হতে পারে না ভক্ত হতে পারে না আর আচ্ছা বিটিএস তারা সং রিলিজ করে গান কি হালাল না হারাম আপনার এই ফতোয়া দেন গান কি হালাল না হারাম কিছু কিছু মেয়ে আছে এই মেয়েগুলো দেখলাম এই ফেসবুকে দেখছি বিটিএস এর ভক্ত হয়ে বাড়ি সাইডা দিছে কি রে ভাই কি আছে এখানে আমার তো ওদেরকে দেখলেই মনে হয় যে হিজরার মতো দেখতে আল্লাহর সৃষ্টি নিয়ে কটাক্ষ আমি করছি না আমার কথা হচ্ছে এইটা এটা আল্লাহর সৃষ্টি কিন্তু মুসলমান হিসেবে তোমার রুচি তোমাকে বজায় রেখে চলতে হবে তুমি না মুসলমান ঘরের সন্তান তুমি ফলো করবা ডক্টর জাকির নায়ককে তুমি ফলো করবা মিজানুর রহমান আজহারিকে তুমি ফলো করবা কৌমি আলেমদেরকে তুমি ফলো করবা আলিয়ার আলেমদেরকে ঠিকই না বলেন scholars they are your idol আলেমরা তোমাদের আইডল বিটিএস কোনো মেয়ে এবং যুবকের আইডল হতে পারে না আর ওই যে বিটিএসটা দেখি কি বলে যে ঠোঁটে কি লাগায় কি লিপস্টিক লাগায় তারপর কানে দুল পরে আচ্ছা কন পুরুষ মানুষ কানে দুল পড়তে পারে আমি বলবো যেই মেয়েরা বিটিএস ভক্ত তোমাদের রুচি নষ্ট হয়ে গিয়েছে রুচির ট্রিটমেন্ট তোমরা করাতে হবে তোমাদেরকে আল্লাহ মেয়েদেরকে ফেতনার থেকে বাঁচায় দিক পড়ো না আমি বিটিএস কেন ত্যাগ করবেন এক নাম্বার বিটিএস এর গান হালাল না হারাম দুই নাম্বার গানের মধ্যে মিউজিক দেওয়া ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা হালাল না হারাম তিন নাম্বার নারীদের পোশাক বা নারীদের কোনো ছাল ছলন যদি কোনো পুরুষ এটাকে ভিতরে ডেভেলপ করে কোনো পুরুষ কি নারীর মতো চলতে পারবে ইসলাম এটাকে সমর্থন করে পুরুষ হয় পুরুষের মতো নারী হবে আর বিটিএস পুরুষ হলেও চলাফেরা নারীর মতো ঠিক না প্রিয় ভাইরা আর চুলগুলো কাটে কি স্টাইলিশ এবার বুঝেই আসে না আমি আল্লাহ আল্লাহ তুমি মা বোনদেরকে ফেতনার থেকে বাঁচাই দেবো না আমি তিন নাম্বার যেই পুরুষ নারীদের মতো চলবে এটা মনে রাখতে হবে কেয়ামতের বিশাল বড় একটা আলামত এই জন্য বিটিএস কোনো ভক্ত কেউ হতে পারবা আর যারা মনে করলা হুজুর আমার শত্রু আমি তোমার শত্রু না আমি তোমার আসল বন্ধু দিন শেষে বন্ধু চেনার দরকার আছে না নাই আজ থেকে অনলাইনে বিটিএস ভক্ত হওয়া তবে ক্রিটিসাইজ করবা না মানে একটু ধৈর্য সহকারে বোঝাবা বলবা যে ভাই মুসলমান ঘরের সন্তান যদি হয়ে থাকিস বিটিএস তুই ফলো করতে পারবি না দ্য ম্যাটার ইজ ক্লিয়ার তাই না এখন তুই পালন করবা কি করবা না ফলো করবা কি করবা না the decision is yours The choice is yours, man. You want to be hellfire people or you want to be paradise people. The decision is yours. ঠিক না জান্নাত যাবা না জাহান্নাম যাবা সিদ্ধান্তের এখতিয়ার আপনার হাতে দিয়েছে কে আল্লাহ আমাদেরকে বিটিএস ফেতনার থেকে বাঁচাই দিক পড়া আমিন কবরের সমস্ত প্রশ্ন আল্লাহ সহজ করে দিক চলে কোন আমিন